স্কুল আমাকে শিক্ষা দিতে পারে নাই আর আমিও স্কুল ছেড়েছি তারা আমাকে বিরক্ত করত শিক্ষকরা আমার সাথে সার্জেন্টের মতো আচরণ করত আমি যা জানতে চাইতাম সেটাই আমি শিখতে চেয়েছিলাম তবে তারা আমাকে যে শিক্ষা দিতে চেয়েছিল তা হলো কীভাবে পরীক্ষা পাশ করতে হয় আমি যে বিষয়টিকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম তা হল সেখানকার প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা এবং স্পেশালি খেলাধুলাকে আমি বেশি করে ঘৃণা করতাম এই কারণে আমার কোনো মূল্যও ছিল না সেখানে এবং বেশ কয়েকবার তারা আমাকে চলে যাবার পরামর্শ দিয়েছিল এটা মিউনিকের একটা ক্যাথলিক স্কুল ছিল আমি অনুভব করেছিলাম যে আমার জ্ঞানের তৃষ্ণা আমার শিক্ষকদের দ্বারা শ্বাসরোধ করা হচ্ছে গেটগুলোই যেন তাদের একমাত্র পরিমাপ ছিল একজন শিক্ষক কিভাবে এমন একটা সিস্টেম দিয়ে যুবকদের বুঝতে পারে বারো বছর বয়স থেকেই আমি কর্তৃপক্ষকে সন্দেহ করা শুরু করেছিলাম এবং শিক্ষকদেরও অবিশ্বাস করতাম আমি বেশিরভাগই শিক্ষা পেয়েছি আমার বাড়িতে বসেই প্রথমে আমার এক মামার কাছ থেকে তারপরে এক শিক্ষার্থীর কাছ থেকে তিনি সপ্তাহে একবার আমাদের সাথে খেতে আসতো তিনি আমাকে পদার্থবিজ্ঞান এবং জ্যোতিবিদ্যার বই পড়তে দিতেন আমি যত বেশি পড়েছি ততই আমি হতভাগ হয়েছি বা the order of the universe and the disorder of the human বা দ্য সায়েন্টিস্ট ও didn't agree on the how কীভাবে কখন এবং কেন এই সৃষ্টি এই ক্রিয়াশন তারপরে একদিন এই শিক্ষার্থী ক্যান্টের বিশুদ্ধ কারণের সমালোচনা নিয়ে এসেছিল ক্যান্ট পরে আমি যা শিখেছি তা সন্দেহ করতে শুরু করি আমি আর বাইবেলের বিদিত বাইবেলে দেখানো কটকে বিশ্বাস করি না বরং প্রকৃতিতে প্রকাশিত রহস্যময় ঈশ্বরকে আমি বিশ্বাস করি thank you thank you very much for watching all videos. If you like my videos, please subscribe me and like, share and comment on the videos.